হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলো মেলো মনটাকে কি করে কে আর রাখে ছাড়তে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলো মেলো দৃশ্য সারাটা দুপুর ধরে বসে বসে মনে